আসসালামু আলাইকুম আমি রেদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি খবর নিয়ে ওকে আমাদের এই চ্যানেল থেকে আমরা চেষ্টা করি মালয়েশিয়াতে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য যারা আমাদের এই চ্যানেলে আপনারা প্রথম আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়ান লেখাপড়া এবং স্কলারশিপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার স্কলারশিপ এম এর জন্য মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা করব সম্প্রতি মাহাসা ইউনিভার্সিটি মালয়েশিয়া সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করছে M B A fifty percent scholarship এটি অবশ্যই একটি আনন্দের বিষয় আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে গভর্নমেন্ট থেকে ওরকমভাবে স্কলারশিপ দেওয়া হয় না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু কিছু ক্যাটেরিয়ার মাধ্যমে স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা এক্সেলেন্ট রেজাল্ট করে অনেক ভালো রেজাল্ট করে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় এম বিএর জন্য যে কোনো মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং পিএইচডির জন্য এবং মাঝে মাঝে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও এভাবে তাদের কিছু কিছু প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টোটাল টিউশন ফি থেকে একটা পার্সেন্টেজ ওয়াইজ কিছু স্কলারশিপ দেয় যেরকম কত কত ইউনিভার্সিটিতে যদি এসএসসি ইন্টার এবং ডিগ্রিতে ভালো রেজাল্ট থাকে অনার্সে ভালো রেজাল্ট থাকে তারা মাস্টার্স প্রোগ্রামে thirty percent forty percent fifty percent scholarship দিয়ে থাকে আবার যারা এখানে আন্ডার গ্রাজুয়েট করতে আসেন এদেরকেও যাদের এসএসসি ইন্টারে ভালো রেজাল্ট এদেরকে স্কলারশিপ দিয়ে থাকে thirty percent forty percent fifty percent এই মুহূর্তে Mahsa university Malaysia Mahsa university মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য থাকছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এম এর জন্য এটি এই শুধু এম এর জন্য যারা মাস্টার্স করতে চান M B A bachelor masters in business administration তাদের জন্য একটি সুখবর সেটি হলো মাসা ইউনিভার্সিটিতে fifty percent scholarship okay fifty percent স্কলারশিপটা দেবে আপনার টোটাল টিউশন ফির মধ্য থেকে আপনার এদের টোটাল টিউশন ফি ছিল প্রায় বাউান্ন হাজার রিঙ্গিত এক বছরের প্রোগ্রাম এক বছরের এম কিন্তু এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে মাহাসা ইউনিভার্সিটিতে এম করতে চান তারা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন টোটাল খরচ হবে মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ হাজার টাকা এক বছরের টিউশন ফি আপনার অ্যাপ্লিকেশন ফি আপনার রেজিস্ট্রেশন ফি আপনার ভিসা ফি সমস্ত ফি দিয়ে এভরিথিং ইনক্লুডিং ফর এম চব্বিশ হাজার রিঙ্গিত চব্বিশ হাজার রিঙ্গিতেই আপনি আপনার masters of business administration complete করতে পারেন মালয়েশিয়া থেকে এখন বলতে পার হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন যে স্কলারশিপ ছাড়া যদি কেউ মালয়েশিয়াতে মাহাসা ইউনিভার্সিটি না অন্য অন্য ইউনিভার্সিটিতে এম করতে চায় তাহলে তাদের খরচ কীরকম হবে আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যারা মালয়েশিয়াতে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে চান এম করতে চান সকল প্রায় সকল পাবলিক ইউনিভার্সিটিতে খরচ হবে আপনার পঁচিশ হাজার রিঙ্গিত থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার রিঙ্গিত পর্যন্ত পঁচিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ হাজার রিঙ্গিত পর্যন্ত এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত খরচ হয়ে থাকে আপনার চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার রিঙ্গিত পর্যন্ত মালয়েশিয়ান টাকা চল্লিশ থেকে পঞ্চান্ন হাজারের মতো খরচ হয় যে কোনো বিষয়ের উপরে মাস্টার্স করতে মালয়েশিয়াতে তো বাংলাদেশ থেকে যার যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে সেটা হতে পারে বিজনেস স্কুল থেকে হতে পারে সোশ্যাল সায়েন্স থেকে হতে পারে আর্টসে থেকে যে যে বিষয় থেকে আপনারা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছেন যদি আপনারা চান এম করার জন্য মাহাসা ইউনিভার্সিটিতে তাহলে আপনারা এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আমি আবার রিভিউ করছি আপনাদের টোটাল খরচ হবে এম প্রোগ্রামের জন্য আপনার প্রোগ্রাম ফি আপনার ভিসা ফি আপনার রেজিস্ট্রেশন ফি এক বছরের সমস্ত খরচ মিলে আপনার এম প্রোগ্রামের জন্য খরচ হবে মালয়েশিয়ান টাকা চব্বিশ হাজার রিঙ্গিত মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশের বিশ টাকা এখন আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন যাদের যারা মনে করেন যে আপনার বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার পরে একটা বিদেশ থেকে একটা ডিগ্রি নিতে চান কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে ভালো মানের ইউনিভার্সিটিতে আপনি মাহাসা ইউনিভার্সিটিতে আপনাকে পছন্দ করতে পারেন আপনার এমবিএ প্রোগ্রাম করার জন্য এই পর্যন্তই আজ আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টস করে বলতে জিজ্ঞাসা করতে পারেন আমরা মালয়েশিয়া অধ্যয়নরত সমস্ত শিক্ষার্থীরা আপনারা চেষ্টা করব বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চায় এদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে চেষ্টা করি নিয়মিতই মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং মালয়েশিয়া পড়ালেখা স্কলারশিপ নিয়ে আলোচনা করার জন্য সেজন্য আপনারা যারা পরবর্তী ভিডিওগুলো আপনারা চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী স্কলারশিপ এবং লেখাপড়া বিষয়ক যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি অটোমেটিকলি আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ